এক রাতে বৃষ্টি হয়েছিল ভিজেছিল পদঘাট ক্ষয়ে যাওয়া মন আর ভাঙা চৌকাট ধুয়ে গিয়েছে সব মানবিমান ভেজা মন জুড়ে ছিল শুধু আর শুধু ভালোবাসার স্নান এরপর শুধুই শীতের রাত ক্ষয়ে গেল তার স্নিগ্ধ মৃত পান আর ললাটে আবৃত জীবন পড়ে রইল শুধু পাতা ঝরার রুক্ষ মরশুম কিন্তু বাস্তবে ইচ্ছেরা তো বেখেয়ালি স্বপ্নগুলো লাগাম ছাড়া গোপনে কষ্ট সবারই তবুও হাসিতে মন আত্মহারা